বিজয়ের আজকের এই দিন আমাদেরকে মনে করিয়ে দেয় লাখো শহীদের সঠিক যে আত্মত্যাগের ব্যাখ্যা সেটা বুকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দীক্ষা দেয়াটা একটা ইতিহাস অনেক পুরনো থাকে যত সামনে আসে সেটা মানুষ ভুলে যায় তাই সঠিক তাৎপর্য সঠিক ব্যাখ্যা সঠিকভাবে উপস্থাপনের মধ্যেই আছে সঠিক শিক্ষা আর সেই জায়গাটাতেই আমাদের দায়িত্ব আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করলে অবশ্যই দেশ আমরা স্বাধীন বাংলা থেকে সোনার বাংলায় পরিণত করতে পারব স্বাধীনতার এই একান্নতম বর্ষে যে আমাদের জননী সাহসিকা কবি বেগম সুফিয়া কামালকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেওয়া একই সঙ্গে জাহানারা ইমামকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেওয়া এবং আরও আমাদের যে বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিয়সী নারী তাকেও এই তিন নারীকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানাচ্ছি